দেশে প্রতি বছরই অনেক মানুষ সাপের কামড়ে মারা যায় বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশে সাপের কামড়ে বছরে মারা যায় ছয় হাজার একচল্লিশ জন এবং বিশ্বব্যাপী মারা যায় এক লক্ষেরও বেশি মানুষ সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা আফ্রিকার পরেই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি এসব অঞ্চলে মৃত্যুহার বেশি থাকার কারণ এখনও সাপে কামড়ানোর পর ছিয়াশি শতাংশ মানুষ ওঝার কাছে যায় চিকিৎসকের কাছে যায় মাত্র তিন শতাংশ অথচ সাপে কামড়ের চিকিৎসায় সবচেয়ে কার্যকরী হচ্ছে অ্যান্টিভেনম